আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে তুমি চোখ 嘟嘟。 চাইতাম শুধু তোমার টেলিফোন ঘর ভরা দুপুর আমার একলা থাকার সুর রোদ গাইতো আমি ভাবতাম তুমি কোথায় কত দূর আমার বিশুর গিটার সুর বিঁধেছে তোমার কাছে এসে শুধু তোমার সেই রইতো শুতে চাইতো তুমি আসবে আর কখন শ্রান্ত ঘুঘুরে ধুলো যেন বলছে বলে চলছে গেছে শুধু তোমার শুধু তোমায় ভালোবেসে আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছায়া